আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আপনারা অবশ্যই ভিডিওর প্রথমে দেখতে পেরেছেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে ব্র্যান্ডের মনিটর রয়েছে যেগুলো আপনার ইউজ কন্ডিশন এবং এগুলো বাহির থেকে আমরা ইনপুট করি এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং প্রত্যেকটি মডেল থেকে আমরা একটি একটি করে মনিটর রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সো বন্ধুরা আর দেরি করবো না চলুন ভিডিওটি শুরু করি প্রথমত আমরা সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর দিয়ে শুরু করব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি আমাদের কাছে লেনোভো ব্র্যান্ডের একটি মনিটর রয়েছে ব্র্যান্ডটা হচ্ছে লেনোভো এবং আমাদের কাছে ব্র্যান্ডের এই লেনোভো ব্র্যান্ডের মনিটরগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এটা আপনার ফেসিলিটি হচ্ছে এটা আপনার ওপর নিচ করতে পারবেন আপনার যতটুকু ইচ্ছে ওপরে এবং যতটুকু ইচ্ছে নিচে নিতে পারবেন আমাদের লেনোভো ব্র্যান্ডের সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটরটি প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারও রয়েছে এবং নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এবং যারা চাচ্ছেন যে লেনমোর ব্র্যান্ড নিতে যাচ্ছেন না এসপি ব্র্যান্ডে নেবেন আমাদের কাছে এসপি আমাদের কাছে এসপি ব্র্যান্ডের সতেরো ইঞ্চি স্কোয়ার মোটর রয়েছে তাও নিতে পারবেন এটার প্রাইসও পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং কন্ডিশনটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের মনিটর আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না আমি জানি না একেবারে ফ্রেশ কন্ডিশন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার নিতে পারবো আপনারা অনেকে ভাবতেছেন ভাই নতুন মনিটরের মধ্যে নিতে পারবো জি ভাই আমাদের কাছে সতেরো ইঞ্চি গিগাসনিকের মনিটরগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতেছি না সতেরো ইঞ্চি গিগাসোনিকের মনিটরের প্রাইস পর মাত্র সাতত্রিশশো টাকা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে কল করতে পারেন কারণ আপনার চায়না মনিটর এর সাথে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এটার প্রাইসও কম মাত্র সাতত্রিশশো টাকা এবং যারা সতেরো ইঞ্চি ব্র্যান্ডের মনিটরগুলো নেবেন স্কোয়ার এগুলো প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা কোনো আমরা এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তারপর আমরা উনিশ ইঞ্চিতে আসি যারা চাচ্ছেন উনিশ ইঞ্চি এসপি ব্র্যান্ডের নিতে এই যে উনিশ ইঞ্চি এসপি ব্র্যান্ড এসপি ব্যান্ডের এই মনিটরগুলো আমাদের স্টকে রয়েছে এসপি একেবারে ফ্রেশ কন্ডিশন মনিটরগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা করে এসপি এবং যারা চাচ্ছেন যে ডেলের নেবেন আমাদের কাছে ডেলেরও রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডেলের ডেলের এই যে ব্র্যান্ডিংটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আসলেও আমি বুঝতে পারতেছি না তো তাই আমি ডেলের এই যে আমাদের লোগোটা দেখতে পাচ্ছেন ডেলের একেবারে অরিজিনাল ব্র্যান্ড মনিটরগুলো আমাদের কাছে রয়েছে এগুলো মাত্র পাঁচ হাজার চারশো টাকা করে চাইলে আমাদের কাছে নিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে ব্র্যান্ডের নেবেন না নতুন নেবেন তারাও নিতে পারবেন নতুন গিগাসোনিকের উনিশ ইঞ্চি রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল মনিটরগুলো এগুলো প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা করে গিগাসোনিকের এবং যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে তার নাম্বার রয়েছে নাম্বারে কল করুন এবং আমাদের কাছে বাইশ ইঞ্চি মনিটরগুলো রয়েছে বাইশ ইঞ্চি এর নিউ মনিটরগুলো বর্তমানে নাই কিন্তু ইউজ মনিটরগুলো রয়েছে আমাদের কাছে বাইশ ইঞ্চি আমাদের কাছে বর্ডারলেস মনিটর এলজি ব্র্যান্ডের একটি বর্ডারলেস মনিটর রয়েছে এগুলো আপনার বক্স কন্টেন্ট সহকারে এসেছে এগুলো চার থেকে পাঁচ মাস ইউজ একেবারে ফ্রেশ কন্ডিশন এলজি ব্র্যান্ডের আপনার যারা এলজি বর্ডারলেস মনিটর খুঁজতেছেন তারা অবশ্যই নিতে পারেন এর প্রাইস পড়বে মাত্র দশ হাজার সাতশো টাকা এটার প্রাইস দশ হাজার সাতশো টাকা একবার চার মাস ইউজ একেবারে ফ্রেশ কন্ডিশন বক্স কন্টেন্ট সহকারে আমাদের কাছে এসেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি ভিডিও শেষে অবশ্যই আমাদের মনিটরগুলো কী কী রয়েছে সম্পূর্ণ মনিটরে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম